সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের নতুন আরেকটা আপডেট নিয়ে এটা মূলত ডিসপ্লে নাম চেঞ্জ করে ফেলছে ফাইবার এখন এটা মোটামুটি সবারই চলে আসছে আবার অনেকেই আমাকে মেসেজ করছেন বা কল করতেছেন যে ভাই এটা আবার কি আসলো এটা তো সম্পর্কে জানি না তো আমরা যদি এই বিষয়টার কথা বলি সেটা হচ্ছে আমাদের যেমন আপরকে আমরা যারা কাজ করি আপরকের অ্যাকাউন্টের ওইখানে কিন্তু লেখা আছে যেমন আমি একটা নাম বলি ইশরাত ডট বি এরকম এখানেও সেম ওরা নির্দিষ্ট একটা নাম মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের প্রথম অক্ষরটা ব্যবহার করতে সাজেস্ট করতেছে অথবা আপনি নাম্বার ব্যবহার করতে পারেন তারা কিছু গাইডলাইনও দিছে বা আপনাকে ফলো করতে বলছে তারা এক্সাম্পল দিছে যে এটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এই ডিসপ্লে নামটা তো এটা অবশ্যই রিয়েল হতে হবে আপনার নামের সাথে মিল রাখতে হবে এখন যদি মনে হয় যে আপনার ভোটার আইডি কার্ডের নাম একটা তো এখানে দিছেন আরেকটা যদি আমার মতে হয়ে থাকেন ঠিক আছে তো আমার মোটামুটি সবগুলো অ্যাকাউন্টই ফেক নাম দিয়ে খোলা মোটামুটি তিনটা চারটা ব্যতীত আর যেটাগুলো আছে সবগুলো ফেক নাম দিয়ে খোলা নাম একটা ফোটার আইডি কার্ড আর একটা ইউজার নেম আর একটা তো এই ক্ষেত্রে যদি আপনারও সেম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি যেটা করতে পারেন এখানে ফাইবার আরেকটা ভালো জিনিস বলে দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের নামটা ব্যবহার না করতে চান তাহলে আপনার ডাক নাম ব্যবহার করতে পারেন হতে পারে নিক নেম ব্যবহার করতে পারেন অথবা যে কোনো নাম ব্যবহার করতে পারেন তো এখানে তারা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন এরকম দিতে তারা সাজেস্ট করতেছে অনুপা বি ওকে তো আপনি যদি এটা সম্পর্কে পড়তে চান উপরে দেখেন লার্ন মোর লেখা আছে না আমরা এখানে ক্লিক করতে পারি লার্ন মোরে ক্লিক করলেই আমাদের এই অপশনে নিয়ে আসবে এটা হচ্ছে তাদের ইগুলো পড়ার অপশন যে আপনি কোথা থেকে কিভাবে এই নামটা চেঞ্জ করবেন এটা হচ্ছে প্রথম গাইডলাইন করছে তারা যে প্রথমে আপনি লগ ইন করবেন লগ ইন করে সুইট টু সেলিং মোডে যাবেন তারপরে প্রোফাইলে যাবেন ক্লিক করে পেন্সিল পেন্সিল আইকনে ক্লিক করে next next to your display name এখানে যাবেন যার পরে ইডিট ডিসপ্লে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন এটা বলে দিছে তারা কিছু রিকোয়ারমেন্ট বলছে তারা গাইডলাইন করছে যে আপনি কীরকম নাম ব্যবহার করতে পারেন এখানে যেমন দেওয়া আছে ড্যানি যেমন ড্যানি জি হতে পারে ধরেন আমার নাম হচ্ছে রাজু আহমেদ তাহলে আমার নাম কি রাজু আহমেদ তো আপনার নাম যদি অন্য কিছু হয় তাহলে আপনার দুইটা নাম আছে হ্যাঁ রাজু আহমেদ হতে পারে রাসেল হতে পারে শফিক রহমান অথবা শফিক ইস মানে ইসলাম তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কীভাবে ব্যবহার করবেন তাহলে আমি এখানে ব্যবহার করব রাজু এ ঠিক আছে আহমেদের এটা আমি এখানে ব্যবহার করতে পারি যদি অন্য নাম থাকতো তাহলে আপনি ওই একটা অক্ষর ব্যবহার করতে পারেন যে কোনো একটা অক্ষর আপনার নামের যে লাস্ট নেম থাকবে সেটার প্রথম অক্ষর অথবা যদি আপনার নাম তিনটা অক্ষরে থাকে মানে লাস্ট নেম মিডল নেম এবং ফার্স্ট নেম যদি থাকে মানে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম যদি থাকে তাহলে আপনি হয়তো মিডল নেম ব্যবহার করতে পারেন মিডল নেমের প্রথম অক্ষর ব্যবহার করতে পারেন অথবা লাস্ট নেমের প্রথম অক্ষর ব্যবহার করতে পারেন চলুন এটা আমরা আর একটু বিস্তারিত যাই এখানে দেখেন তারা একটু এগুলো পড়ে নিলে আপনি বুঝতে পারবেন তারা এখানে কি কি বলছে যেমন ড্যানি জেট এখানে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন এগুলো ফর এক্সাম্পল দিছে কেউ আছে জি জিস ডিজাইনস এগুলো ব্যবহার করছে এখানে rocket design for Sam okay Sam D এখানে রকেটে রকেটটা আপনি ঠিক রাখতে পারেন ডিজাইনের ডিটা আপনি এখানে নিয়ে আসতে পারেন ওকে তো এখানে দেখেন অনেক কিছু তারা বলছে এক্সাম্পল দেখেন দেখেন এখানে কত এক্সাম্পল দিছে তারা লং নেমের ক্ষেত্রে কি করবেন শর্ট নেম বা এজেন্সি নামের ক্ষেত্রে আপনি কি করবেন এগুলো কিন্তু বলে দিছে হ্যাঁ মাল্টিপল নামের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন যেমন একজনের নাম দেখেন তিন অক্ষরে ঠিক আছে দেখেন তিনি কিভাবে ব্যবহার করছে এটা হচ্ছে এক্সাম্পল হয়তো আপনি এটা ব্যবহার করার পরে এটা ব্যবহার করার পরে লাস্টের যেটা জ্যাকসনের যেটা আপনি এখানে ইউজ করলেন অথবা এই দুইটা ঠিক রাখছেন মানে last name first name and middle name ঠিক রাখে লাস্ট লাস্টের যে জ্যাকসন নামটা আছে জ্যাকসনের জেডটা এখানে বসায় দিছে এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দেখেন সমস্ত কিছু কিন্তু তারা পরিষ্কারভাবে বলে দিছে ওকে আর এখানে বুয়া নাম ব্যবহার করা যাবে না আগে আগে বলে দিতেছি বুয়া নাম ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন যদি আপনার ডাক নাম থাকে সেটা ব্যবহার করতে পারেন এটা মূলত বাইরের কাছে শো হবে এটা মনে করেন একটা আপডেট চলুন আমারটা দেখি কিভাবে ঠিক করা যায় ওকে আমি বেশি কিছু ব্যবহার করব না আমি একটু রিলোড করি এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ওকে যদিও কাজ করা হয় না ওকে যাই হোক এখানে আমি ধরেন এখানে আসব এখানে দেখেন ডি চেঞ্জ ডিসপ্লে নেম আমি এখানে ক্লিক করব এখানে তার একটা সাজেস দিয়ে দিছে আমার এটা আমি ব্যবহার করতে পারি সেভ দিয়ে দিলাম দেখেন বিটা ব্যবহার করলাম তো আমার নামটা দেখেন এখন প্রফেশনাল হয়ে গেল ওকে এখন নামটা কিন্তু খুবই প্রফেশনাল হয়ে গেল আশা করি যে আপনারাও বুঝতে পারছেন তো সেমভাবে আপনি নামটা এভাবে ব্যবহার করতে পারেন তো আপনার যদি অন্য নাম থাকে যদি প্রবলেম হয় আমাকে আমার কমেন্ট বক্সে বইলে দিয়েন আমি নাম সিলেক্ট করে দিবনি ঠিক আছে তো ওকে ঠিক আছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এটা তেমন কিছু না জাস্ট একটা আপডেট জাস্ট আপনি আপনার প্রথম নাম মানে ফার্স্ট নেমটা ঠিক রাখবেন লাস্ট নেমে বা মিডল নেমের যে কোনো একটা অক্ষর রাখতে পারেন দিয়ে আপনি সেভ করে দিলে হয়ে যাবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আশা করি যে আপনার একটু হলেও হেল্প হইলো ভিডিওটা যদি হতাশায় থাকেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ